একটা ছিল সোনার কন্যা মেঘ বরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে না দৌড়ায়া চলি কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া